পদ্মা নদীতে প্রতিমার কাঠামো তুলতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনাবাদ পদ্মা নদীতে জানা যায় কিশু শেখ নামে বছর বাহাত্তর এক ব্যক্তি অন্য একজন দিনমজুরের হয়ে প্রতিমা তোলার কাজ করছিলেন সে বামনাবাদ পদ্মা নদীতে পুজোর কাঠামো তুলতে নেমেছিল তার সঙ্গে একজন নদীর ওপরে ছিল নদী থেকে প্রতিমা তোলার চেষ্টা করছিল জলে ডুব দিয়ে দেখে নেওয়া হচ্ছিল কাঠামো কাদার মধ্যে পুঁতে রয়েছে কিনা সেই সময় জলে ডুব দিয়ে আর উঠতে পারেনি সে তখনই সঙ্গে থাকা ব্যক্তির সন্দেহ হয় চিৎকার চেঁচামেচি শুরু করলে মাঠে কাজ করতে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন অনেকে কিছুক্ষণ পর তার নিথর দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির বাড়ি সাগরপাড়া থানার নবীন গ্রাম এলাকায় ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন ঘটনার কথা শুনে সীমান্তবর্তী এলাকার মানুষজন নদীর ধারে ভিড় জমান ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় অভাবের তাড়নায় দিনমজুরের কাজে গেছিল আগে ইটভাটায় কাজ করতেন কিশু শেখ তারপর সেখান থেকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কাঠামো তোলার কাজ করতে গিয়েছিল সে তার বাড়িতে স্ত্রী ছোট ছেলে মেয়ে রয়েছে এখন কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা নদীতে নেমে এমন মর্মান্তিক মৃত্যু হবে কেউ কল্পনাও করতে পারেননি এখন স্থানীয় বাসিন্দারা চাইছেন একজন গরিব মানুষ এভাবে মারা গেল তার পরিবারের কথা ভেবে সরকারিভাবে তাকে কিছু কিছু সাহায্য করা হোক দড়ি হুম বাঁধলো হাতে ব্যান নেমে গেল নেমে গিয়ে কাঠামো বাঁধবে হ্যাঁ আর আমরা উপর থেকে টানবো ও তো দড়ি তো বাধার দৌড়ের কথা ও টাইমেই পাইনি বাধা ওখানে কি জলের গভীরতা বেশি ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জল আছে অনেকটা জল